সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ফাইবারের খুব সিক্রেট একটা টপিক নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা ফাইবারে প্রমোশন মানে গিগ প্রমোশনের অপশনটা পাইছেন তাদের জন্যই আজকের ক্লাসটা আর অনেকে আমাকে কমেন্ট করছে দেন আমাকে অনেকজনে কলও করছে যে ভাইয়া আমি দেখা গেছে যে আমি ফাইবার অপ গিগ প্রমোশনের অপশনটা পাইছি পাওয়ার পরে আমি যেভাবে চালু করছি আপনার কথা মতো চালু করছি কিন্তু আমার ডলার অনেক ফুরিয়ে গেছে কিন্তু আমার কোনো অর্ডার আসতেছে না তো কিভাবে আবার ইমপ্রেশনও খুব একটা হচ্ছে না তো এটা কিভাবে করলে আমরা বেশি বেশি অর্ডার পাবো ফাইবারের গিক অপশন থেকে সেটাই আজকে আমি দেখাবো তো এখানে দেখেন আমার এখানে সাতশো সাতচল্লিশটা ইমপ্রেশন আইছে আর ক্লিক আসছে হচ্ছে সাতাইশটা এবং তিনটা অর্ডার আইছে এবং স্পেন্ড হয়েছে সাত ডলার এবং আর্নিং হয়েছে তিনশো দশ ডলার এবার দেখেন এখানে আমার সব থেকে বেশি ইমপ্রেশন হচ্ছে এটাতে পাঁচশো তেরো এবং ক্লিক পড়ছে এগারোটা এবং ডলারও কাটছে এটাতে বেশি আমার এখানে তিনটা গিগ ফাইবার সিলেক্ট করে নিছে কিন্তু আমার তিনটার ভিতরে এটার ভিতরে আমার সব থেকে অর্ডার বেশি হয়েছে এখানে দেখেন সাতটা ক্লিকে অর্ডার পড়ছে তিনটা আর এখানে আমার প্রতি ক্লিকের জন্য সেন্ট হচ্ছে নয় সেন্ট ছয়ষট্টি সেন্টে আমার ইনকাম হয়েছে তিনশো দশ ডলার আর আর এখানে এখানে আমার ক্লিক পড়ছে আটচল্লিশ সেন্ট মানে আটচল্লিশ সেন্ট করে পার ক্লিক এখানে আমার স্পেন্ড হয়েছে পাঁচ ডলার চব্বিশ সেন্ট আর এখানে আমার আর্নিং হয়েছে জিরো ডলার এটা কেন হইল কারণ আমাদের অনেকে আছে গিক দেখার পরে তো বায়াররা হয়তো কোনো একটা প্রবলেমের কারণে হয়তো অর্ডার নেন এখানে আমার অনেক মানে অনেক ক্লায়েন্ট আসছে মেসেজ করছে আবার বলছে হ্যাঁ এই মাস পরে অর্ডার করবো এরকম অনেকজনের সাবস্ক্রিপশন করে রাখছে তো এখানে আমরা যেটা করি এখানে আমরা ডেলি বাজেট যদি ক্লিক করি এখানে ডেলি বাজেট সবাই দশ ডলার দিয়ে রাখি ঠিক আছে এখানে আমাকে বল বলতেছে অ্যাটলিস্ট আঠারো ডলার মানে you will get best ad result with daily budget of the of at least আঠারো ডলার এটার মানে হচ্ছে এখানে ফাইবার নিচ থেকে রিকমেন্ড করতেছে যে তুমি যদি আঠারো ডলার দেও বাজেট ডেলি বাজেট তাহলে তুমি একটা এই বিজ্ঞাপনে খুব ভালো একটা রেজাল্ট পাবা সেটা বলতেছে আর আমি যেটা করছি এখান থেকে আপনারা চাইলে এভাবে পঞ্চাশ আছে আমি পঞ্চাশ দিয়ে দিছি আপনি চাইলে আরও বেশি দিতে পারেন সেটা আপনার উপর তো অবশ্যই এটা বিশ পঁচিশের উপরে দিবেন না দিলে খুব একটা রেজাল্ট হবে না যদি ডিজিটাল মার্কেটিং আমি যে ক্যাটাগরি ছাড়ছি আমার আমার জন্য এটা বেটার ঠিক আছে আপনি ছাড়লে তো হবে না তো আমি অবশ্যই এটা দিয়ে রাখছি তো আমার এটাতে কাজ দিছে মোটামুটি ভালো ইমপ্রেশন হচ্ছে আর এখানে অবশ্যই এখানে দেখেন আমি অটো দিয়ে রাখছি আপনি যদি অটোর পরিবর্তনে যদি আপনি এখানে এটা দিয়ে রাখতেন সিপিসি নিচেরটা দিয়ে যদি একটা নির্দিষ্ট ক্লিক রেট দিয়ে দিতেন তাহলে দেখা গেত কাজ আসতো কিন্তু আপনার ডি মানে খুব একটা ফলাফল পাবে না কারণ হচ্ছে এখানে ফাইবার নিচ থেকে রিকমেন্ড করতেছে এটা দিয়ে দাও এখানে আপনাকে তিন ডলার দিতে হবে এখানে তিন ডলার দিতে হবে আপনি বেশি দিতে পারবেন না তাহলে আমি তিন ডলারে এটা ফাইবার যেটা রিকমেন্ড করতেছে এটাই আমরা দিয়ে দিই তো এটা দিয়ে আমি ই করার পরে দেখেন এই ভুলটাই করি আমরা এখানে আমরা অটো দিতে হবে অবশ্যই আর এখানে আমরা ম্যানেজে আমরা এই ডেলি বাজেটটা কাস্টমাইজেশন করে বাড়ায় দিব ওকে কাস্টমাইজেশন করে বাড়ায় দিব তাহলে আমাদের ডেলি বাজেট নিয়ে সমস্যা হবে না আমাদের অর্ডারটা বেশি বেশি আসবে এবং আমরা এখান থেকে কিন্তু আমাদের ডলারও খুবই কম মানে খরচ হবে কিন্তু আমরা অর্ডারটা বেশি পাবো আমার সাতাশটা ক্লিকের ভিতরে তিনটা অর্ডার ইমবেশন এত ঠিক আছে এটা কিন্তু সবসময় হবে না তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন অবশ্যই যদি আপনাকে অর্ডার পেতে হয় বা অর্ডার পাইতে চান যদি গি ফাইবার গিগ প্রমোশনের অপশন থেকে তাহলে অবশ্যই আপনাকে ডেলি বাজেটটা বাড়াতে হবে এবং এটা অটো দিয়ে রাখতে হবে তাহলে মোটামুটি আশা করি আপনি হান্ড্রেড পারসেন্ট অর্ডার পাবেন খুব শীঘ্রই ঠিক আছে ওকে আজকে আমরা এ পর্যন্তই